দেখেন এখনই তারা পড়বে এখনই তো অনেক সময় যদি বলা একটা বীজ জানি আর সারা দিকে দেখলে চিল্লাইব আপনারা পিছন দিচ্ছেন কেমন এদিকে আমরা খেলায় অংশগ্রহণ করছি আমাদের জন্য প্লিজ সবাইকে তারা পিছন দিয়ে বইতাছে চারিদিকে হাসেন সব থেকে প্রশ্নটা হচ্ছে কি আপনি সবার হাতে দেওয়ার পরে এবং উল্টাইয়া দিবেন তারা উল্টাবে না যখন আমরা বলবো আরে শুনে যাবে তো আমরা ঘন্টা দেওয়ার পরে এসে আবার ঘন্টা সাথে সাথে এই কাগজগুলো যদি কারো কাছে থাকে আমরা তাকে প্রশ্নটা তারা কি করবে ফেলে দিবে স্যার ছাড়বে না স্যার স্যার স্যার স্যার এদিকে বেলায় নিয়ে যাবো স্যার ও পিছনে স্যার ভিতরে রুচি বটে স্যার রুচি বটে জন্য ঢুকাইলে স্যার কাগজগুলো লইল নি আগে না না না ভিডিওটা করেন জি স্যার এই ভিডিও করেন আপনারা অন্য সাইডে যান না ঘুরে অন্য দিকে যান হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনারা দূরে থাকেন আপনারা

ভিতরে ফেলান ভিতরে ফেলান সবাই ভিতরে ফেলান ভিতরে ফেলান ভিতরে ফেলান খালি রোল নাম্বার লেখিলেন শর্ট বনে না ভিডিও মুড ইয়ে করে যাও এখন দুইটা ছবি উঠান ক্যামেরা উঠে তো স্যার সরাসরি উঠে সমস্যা নাই ভিডিও রাখি যেটা পরীক্ষা স্যার